make money on YouTube in Bangladesh ইউটিউবে এক হাজার ভিউয়ে কত টাকা দেয় অনেকেই ভাবে এক ডলার আবার অনেকেই ভাবে পাঁচ ডলার এই ধরনের আরও অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে আপনারা কনফিউজ ইউটিউব সম্পর্কে তো আজকে আমি সেই ধরনের অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করব ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি হচ্ছে হাকুল ভাই আর আপনারা দেখছেন হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটি আর যারা হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসে বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ আমরা ইউটিউব রিলেটেড টেকনোলজি রিলেটেড এবং আর্নিং রিলেটেড ভিডিও বানিয়ে থাকি আজকে আমরা কথা বলবো ইউটিউব এক হাজার ভিউয়ে কত টাকা দেয় বাংলাদেশে আর আপনারা কত ভিউসে কত সাবস্ক্রাইবারে কত টাকা পাবেন আসলে ইউটিউব থেকে টাকাটা কিভাবে ইনকাম হয় যে কোনো ভিডিও দিয়েই অন্য কোনো জায়গার ভিডিও দিয়েই কি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন কি না তো টাকা ইউটিউবে টাকা ইনকাম করার সিস্টেম কি এই ধরনের হাবি তাবি অনেক কনফিউজিং প্রশ্নের অ্যান্সার নিয়ে চলে আসলাম তো আজকে শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্টেই বলবো ভিডিও দাও টাকা নাও তো এটা অনেকেই মনে করে যে হয়তো ইউটিউবে ভিডিও দিলেই টাকা পাওয়া যাবে আসলে সেরকম না ইউটিউবে টাকা পাওয়ার কতগুলো ধাপ আছে ইউটিউবে যদি আপনি ভিডিও দিয়েই টাকা নিতে চান তাহলে পাবেন না কারণ ইউটিউবে ধাপ পার করে তারপরে ভিডিও দিয়ে সেই ভিডিওতে ভিউজ আসলে অ্যাড দেখালে তারপরেই আপনি টাকা পাবেন তো ইউটিউবে ভিডিও দেওয়ার টাকা পাওয়ার জন্য যে ধাপগুলো সেটি হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে মনিটাইজেশন পাওয়ার পরে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার পরে আপনার অ্যাড্রেসে পিন ভেরিফিকেশন হওয়ার পরে অ্যাড্রেস ভেরিফিকেশন হওয়ার পরে তারপরে গিয়ে আপনার টাকা ব্যাংকে চলে আসবে যদি আপনি সেই রকমের চ্যানেল করতে পারেন তো এতগুলো ধাপ রয়েছে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য আর যারা মনে করেন ইউটিউবে ভিডিও দাও চুটকি মেরে টাকাটা নিয়ে নাও সেটা একটা ভুল ধারণা তো এই ধরনের ভুল ধারণায় থাকা যাবে না এখন বলবো এক হাজার ভিউ সমান এক ডলার তো বন্ধুরা এটা অনেকেই ভাবে যে ইউটিউবে মনে হয় এক হাজার ভিউ হলেই এক ডলার দেয় তাহলে ভাবেন যারা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার এক লাখ সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে যাদের মাসে মোটামুটি মিলিয়নের ভিউ যায় পাঁচশোকে ছয়শোকে ভিউ যায় তারা তো আজকে কোটিপতি হয়ে যেত হয়নি কেন বন্ধুরা এটা একটা ভুল ধারণা যে অনেকে ভাবে এক হাজার ভিউয়ে এক ডলার দেয় তবে হ্যাঁ অন্য কান্ট্রিতে দিতে পারে কিন্তু বাংলাদেশে এখনও পর্যন্ত এরকম হয় নাই আবার ক্যাটাগরি ভাগেও হতে পারে বাংলাদেশেতে যেহেতু সিবিসি রেট কম সেই অনুযায়ী বাংলাদেশে যেহেতু বাংলাদেশে যা আমরা যারা বাংলাদেশ থেকে ক্রিয়েটর আছি তাদের ভিডিওগুলোর কিন্তু অ্যাডের সিপিসি রেটটা অনেক কম যার কারণে আমরা হাজার ভিউ এক ডলার পাই না আমাদের হাজার ভিউয়ে সরি আমাদের এক ডলার পেতে প্রায় ছয় থেকে সাত আট হাজার ভিউ লেগে যায় এস্টিমেটেড এটা অনেক ক্যাটাগরির ক্ষেত্রে ভিন্নও হতে পারে আবার হতে পারে অন্য কান্ট্রিতে দেখতেছে আপনার ভিডিওগুলো সেই অনুযায়ী ভিন্ন হতে পারে তবে এস্টিমেটেড বাংলাদেশে দশ হাজার নয় দশ হাজারের ভিতরে এক ডলার পাওয়া যায় আর এটা কমও হতে পারে বেশি হতে পারে ভিউ এরপর বলবো এক হাজার ভিউয়ে পাঁচ ডলার এটা হ্যাঁ আপনারা ভাবতেছেন হয় না তবে এটা অনেকেই মনে করে যে এক হাজার ভিউ মনে হয় পাঁচ ডলার দেয় আসলে যেখানে ইউটিউব এক হাজার ভিউ এক ডলার বাংলাদেশে দিচ্ছে না সেখানে পাঁচ ডলার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখন বলবো আমরা যারা টেকনিক্যাল চ্যানেল রান করি তারা এক এক ডলার পেতে কত হাজার ভিউ আমাদের লাগে আমরা যারা টেকনিক্যাল চ্যানেল রান করতেছি যেমন আমি বাংলায় টেকনিক্যাল টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো বানাই ইউটিউব রিলেটেড আর্নিং রিলেটেড তো এই ধরনের চ্যানেলে এক ডলার পেতে কত হাজার ভিউস লাগে সেটি বলি এই ধরনের চ্যানেলগুলোতে এক ডলার পেতে বাংলাদেশ থেকে নয় থেকে দশ হাজার ভিউর মতো লাগে তবে এটা সাত থেকে দশের ভিতর হলেই আপনার এক ডলার হয়ে যায় তো অনেক ক্ষেত্রে অনেক চ্যানেলের ক্ষেত্রে এটা কম বেশি হতে পারে ভিউস তবে এস্টিমেটেড যেটা সবার ক্ষেত্রেই হয় সেটা হচ্ছে এটা বলে দিলাম তো এক ডলার পেতে আট থেকে নয় ডলার সরি আট থেকে দশ হাজার ভিউস লেগে যায় আমাদের তো বন্ধুরা এক্ষেত্রে আরও একটা কথা বলতে হয় ইউটিউব আপনাকে এক হাজার ভিউয়ে কত টাকা দেবে এটি কিন্তু ভেরি করে কান্ট্রির উপর তো যে কান্ট্রির সিপিসি রেট যত ভালো যত বেশি সেই কান্ট্রিতে অত কম ভিউয়ে আপনি বেশি টাকা পেতে পারেন বাংলাদেশের সিপিসি রেট অনেক কম সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনারা অনেক কম পাবেন যদি আপনার ভিডিওগুলো অন্য কান্ট্রিতে দেখে যেমন হাই সিপিসি রেটেড কান্ট্রি যেমন হচ্ছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম এই ধরনের জায়গাগুলোতে যদি আপনার ভিডিও কেউ দেখে সেক্ষেত্রে আপনার কম ভিউয়ে অনেক পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন মোর সাবস্ক্রাইবার মিনস মোর মানি তো এটা অনেকেই মনে করে যে মোর সাবস্ক্রাইবার ইকুয়াল মোর মানি মানে যত বেশি সাবস্ক্রাইবার অত বেশি টাকা তো আপনারা অনেকেই দেখে থাকেন যে একটা চ্যানেল যা যেগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখছেন দেখে থাকবেন এক ঘন্টায় বা একদিন দুই দিন তিন দিন চার দিন পর গিয়ে দেখবেন ওই চ্যানেলে ঢুকে হঠাৎ অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেছে আপনাদের তো মাথা ঘুরে যায় আরে এত সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি কেমনে বেড়ে যায় আবার হ্যাঁ এরকম হয় আমার সঙ্গে হয়েছে এই ধরনের মানে আমি যে চ্যানেলটাকে বিশ হাজার সাবস্ক্রাইবার বিশ হাজার সাবস্ক্রাইবার যখন ছিল তখন সাবস্ক্রাইব করছি কিছুদিন পরে গিয়ে দেখি সেটা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে যেমন কি কিছুদিন আগে একটি আমি চ্যানেল সাবস্ক্রাইব করছি যেটা এখন এক লাখ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং তাদের ভিউসও হাইলি অনেক বেশি বেশি ভিউস আসতেছে তো এটা কিন্তু মনে করি যে আমরা কি যত সাবস্ক্রাইবার বেশি হবে অত মনে হয় টাকা বেশি পাওয়া যাবে তো বন্ধুরা এটা একটা ভুল কথা ইউটিউব কিন্তু সাবস্ক্রাইবার অনুযায়ী টাকা দেয় না তো সেটা বলবো ইউটিউব কি অনুযায়ী টাকা দেয় আবার অনেকেই ভাবে যে একশো সাবস্ক্রাইবার মানে মনে হয় ইউটিউবে এক ডলার পাওয়া যায় এটাও একটা ভুল ধারণা কারণ আমি বলতেছিলাম যে আমি বলবো সাবস্ক্রাইবারে কোনো টাকা দেয় না যখন আপনার চ্যানেলে ভিডিও থাকবে আপনার চ্যানেল মনিটাইজেশন থাকবে সেই অবস্থায় আপনার ভিডিওটি যে কান্ট্রিতে দেখা দেখা হবে সেই কান্ট্রির সিপিসি রেট অনুযায়ী আপনার ভিডিওর উপর যে অ্যাড শো করবে ইউটিউব যেমন হচ্ছে display ad bumper ad midroll ad skippable ad non skippable ad অনেক অ্যাড রয়েছে তো এই অ্যাডগুলো যখন আপনার ভিডিওতে শো করবে তখনই আপনার ভিডিও থেকে ইনকাম হবে আদারওয়াইজ আপনার একটা ভিডিও যদি তিন লাখ চার লাখ এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউজও ক্রস করে দেয় আর যদি সেখানে কোনো অ্যাড না দেখায় তাহলে মনে করবেন সেই ভিডিও থেকে কোনো ইনকামই হয় নাই আবার আপনারা মনে করবেন যে অনেকের ভিডিও আমি তো পুরো ভিডিও দেখলাম কোনো অ্যাড আসলো না সে মনে হয় টাকা ইনকাম করতেছে না হয়তো আপনাকে অ্যাড দেখেনি কিন্তু অন্য কারো কাছে অবশ্যই অ্যাড দেখাইছে তো এটাও হতে পারে আপনাকে অ্যাড দেখে নেই বলে ভাববেন না যে ওই ভিডিও থেকে ও ইনকাম করতেছে না এরপর বলবো upload any video on YouTube and make make money তো বন্ধুরা এটা একটা ভুল ধারণা যে আপনারা যেখান সেখান থেকে ভিডিও ডাউনলোড করে এনে ইউটিউবে সেরে তারপর টাকা ইনকাম করবেন এটা একদমই ভুল ধারণা কারণ আপনারা পারবেন না যেমন টি সিরিজের একটা গান আপনার ভালো লাগলো আপনি ডাউনলোড করলেন ডাউনলোড করলেন অথবা স্ক্রিন স্ক্রিন রেকর্ড করলেন অথবা আপনার টিভিতে একটা গান চলতেছে সেই গানটাকে আপনি মোবাইল দিয়ে রেকর্ড করলেন পরে ইউটিউবে সেরে দিলেন তো ভাবলেন যে এই ভিডিও থেকে অনেক ভিউস আসবে টাকা পাবেন আপনি ইউটিউবে ছাড়লেন তো হবে না এটা এটা ভাবাটাই নিতান্তই টাইম নষ্ট তো এটা করা যাবে না কারণ এখনও অনেকেই এই বিষয়গুলো জানে না তো এই বিষয়টা যদি করেন আপনি তাহলে কপিরাইট ক্লাইম খাবে আর কপিরাইট ক্লাইম খেলে আপনার ভিডিও থেকে যা ইনকাম হবে তা ওই ওনারই পেয়ে যাবে আপনি শূন্য মাঝখান থেকে আপনি শূন্য তো বন্ধুরা এটাই হচ্ছে অন্য জায়গা থেকে ভিডিও এনে আপলোড করে দিলেও হবে না সেখানে আপনারও কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে সেক্ষেত্রে হলে আপনি পারবেন এখন আমি একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটা হচ্ছে এখন যারা ইউটিউবিং শুরু করতে চান তারা অনেকেই মনে করে যে ইউটিউবে মনে হয় ইনকাম করার জন্য টাকা ইনকাম করার জন্য ইউটিউব থেকে মনে হয় ডিআরসেলার ক্যামেরা লাগবে তাছাড়া ভিডিও বানিয়ে আপলোড করলে মনে হয় টাকা পাওয়া যাবে না এটা একটা ভুল ধারণা কারণ ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার কোনো ডিআরসেলার ক্যামেরা লাগে না বর্তমান সময়ে আপনার হাতে যে স্মার্টফোনটি আছে এটির যে ক্যামেরা আছে এটি দিয়ে ভিডিও করেই যদি আপনি ইউটিউবে ছাড়েন সেক্ষেত্রেও আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন মোবাইল দিয়েই বর্তমানে বাংলাদেশের যত বড় বড় ক্রিয়েটররা আছে তারা অধিকাংশই কিন্তু ছোট মোবাইল দিয়েই তাদের চ্যানেলকে শুরু করছে তো আপনি কেন পারবেন না তারা যদি এত বড় চ্যানেল বানাতে পারে একটা মোবাইল দিয়ে তাহলে আপনি কেন পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর এইদিকে দেখুন দুটি ভিডিও রয়েছে ভিডিও যদি দেখে নেবেন এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এখনো ডিসকর্ড সার্ভারে জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসকর্ডের লিঙ্ক আছে অবশ্যই জয়েন হয়ে নেবেন আর দেখতেই পাচ্ছেন ভাই কত ঘেমে গেছি লাইক তো দিয়েই যাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য